অনুরোধ করব এই কর্মশালায় পরবর্তী টিকিট সেটা ঢাকাতে বিআরটি অনেক একটা জানি সেটা হচ্ছে কর্পোরেশন আমি প্রত্যেকের কাছ থেকে বক্তব্য এবং মতামত আশা এবং যে পয়েন্টগুলো আছে আমরা বিতরণ করে দেবো মধ্যে আমাদের কি কি শাস্তি কি ক্ষেত্রে তিন মিনিটের দেরি হয়েছে এই জন্য তিন মিনিটের জন্য দুঃখ প্রকাশ করতে রাস্তায় গাড়ি কোন দিক থেকে চলবে সেটা জানতে পারি এবং আমরা তাদের জন্য যেমন স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা আমাদেরকে কিছুটা হলেও সার্থক বলে মনে করতে পারি আমার সত্যি নেতৃবৃন্দ শিক্ষকবৃন্দ সাংবাদিকবৃন্দ সকলকে সুন্দর নিরাপদ সড়ক পাই এই হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রমের বাস্তবায়ন তন্ত্রে এই জাতি জাতিগোষ্ঠী তাদের পরিচয় শিশুকে ধর্ষণ করে আমরা আশা করব আমরা দাবি জানাই এসব আসল সরকার আদিবাসী দিবস থেকে যোগ দাবি জানাচ্ছি বর্তমান আদিবাসীদের পত্রে সুস্পষ্ট লেখা আছে কিন্তু এই অধিকার আলোচনা সভায় সভাপতি রোগে এবারে আহ্বান জানাবো ত্রিপুরা আজকে আদিবাসী দিবস আদিবাসী শিক্ষকদেরকে পাত্রপুঞ্জ শিক্ষকদের আহ্বান জানাবো যে একটু এদিক সেদিক হলেও যাতে আমরা এটা করতে পারি অনেক সময় হয় সামনে বাম পাশে বসা পুলিশ প্রশাসনের গাড়িগুলো যাইতেছে আর গাড়ির লেগে বেটারা বই থাকে একটি মিথ্যা মামলায় জনসাধারণের স্বার্থকে উদ্ধার করতে মুক্তির জন্য রাস্তায় মানববন্ধন দাঁড়িয়েছেন এতে এটাই প্রমাণ হয় জনাব আপনার কবির হোসেন হালাদার একজন সফলমূলক কারণ ওই যে ব্যাংক ম্যানেজার সাধারণ মানুষের রক্ত কবির হোসেন হালাদার নামে মিথ্যা মামলা করছে আজকের আমরা মোল্লার আমাদের জনবল কম স্যার অলরেডি আমরা টোটাল চারজন স্টাফ কর্মরত মিষ্টিটায় প্রচুর একশো আশি কেজি মাদক নিয়ন্ত্রণ সভার সভা হয়েছে দুইটি স্যার তার মধ্যে গণসচেতনা সচেতনা মতো দেখবেন এটা একটা গ্রেপ্তার করার এই কার্যক্রমের সাথে আমাদের স্থানীয় প্রশাসন বিজেপি পুলিশ আমচার এবং তাদের সাথে সমন্বয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে থেকে আসলে সেই বন্ধু ধন্যবাদ সাধকের উপর আর কারো কোনো বক্তব্য আছে সম্প্রতি যে বিশেষ অভিযান চলছে সারা দেশব্যাপী সম্ভবত চিঠি আছে আমাদের উদ্বোধন দপ্তর থেকে উৎপাদন করেন কিন্তু এটা কোনোভাবে পরিবহন করা Thank তার বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বক্তব্য প্রদান করতে জনাব আব্দুল রাজ্জাক পল্লী উন্নয়ন সামনে উপবিষ্ট উপকারী ধন্যবাদ লেখাপড়ার দিকে মন না থেকেও আমি দলীয় কাজে আমার জীবন দিয়েছি ছাত্রলীগ থেকে আজকের আমার এই রাজনৈতিক তারা হচ্ছে গিয়ে মনে করেন নিয়মিত বয়স্ক ভাতা পাবেন যারা বিধবা বা দুঃস্থ মহিলা আছে তারাও ভাতা পাবেন ভাতা পাবেন এই যে ভাতাটা দেওয়া হয় ভাতের সাথে স্মরণ করে পুনরায় আবার জাতির জনকের সাথে যারা হয়ে রয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি যেই ব্যক্তির জন্ম না হলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ভাতা পেয়ে আমরা সুখী শান্তিতে বসবাস করতে পারতাম না সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ এই মাসটি বাঙালি জাতির জন্য একটি শোকের মাস হ্যাঁ ওরে সমা হাসারায় এটা আমাদের মাছের নিচে কুটতে এখানে মাছ বেশি স্যার কেমন মাছ আছে آتيناه ملكا عظيما উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী রিপোর্ট উপজেলা আওয়ামী লীগের তাদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং মুসলিম মৌলিক এবং অনেক হাই স্কুলের ছাত্ররা দেখি নাই যে সুগার মিলের এবং সালাম আসসালামু আলাইকুম ঈদের সময় আপনার তাড়াহুড়ো একই পরিবহনের দুটা গাড়ি আপনার মনে করেন যে দেখা গেছে যে ঈদের সময় এত বেতন যাবে ট্যাক্স টোকেন সেগুলিও যেন থাকে তবে এই দুইটা লোকে যে এই ঈদের টাইমে শুধু টাকার জন্য কি এক্সট্রা কোনো লঞ্চ চালু হবে أعوذ بالله بسم الله والله يشركون আলোচনা সভায় আজকের এই সভার দলীয় ইউনিয়নে আজকের এই সভা উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের কবলিত অবস্থায় রয়েছেন আমি নেদারল্যান্ড বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ মাস আজকে আমরা তেতাল্লিশতম গ্রাম শহর করেছি দু সালে দু সালের ইলেকশনের সময় দু সালে তিরাশি তিরানব্বই বিএনপি হত্যার অবরোধের মধ্য দিয়ে মানুষ খুন করেছে নিষ্পাপ শিশু করে নিয়ে মা হাসপাতাল থেকে যাচ্ছে কিন্তু বোমার আঘাতে মায়ের কোলে সেই শিশুর জীবন দিতে হয়েছে পাঁচশো পুলিং বুথ দু হাজার চোদ্দের পাঁচই জানুয়ারি পুড়িয়ে দিয়েছে চব্বিশ জন পুলিশকে হত্যা করেছে পাঁচজন প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে কিন্তু সফল হয় নাই ইলেকশন হয়েছে আজকে ডিএনপি উপলব্ধি করেছে যে সন্ত্রাস গণতন্ত্রের পথ নয় এই সন্ত্রাসী পথে গেলে তাদের লাভ হবে না খালেদি জিয়া বলেছিলেন শেখ হাসিনার পতন না হলে আমি ঘরে ফিরব না তিনি তার অফিসে থাকতেন তিরানব্বই দিন পরে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে তিনি ঘরে ফিরেছেন শেখ হাসিনা আজ অবধি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন সুতরাং চার মাস পর ইলেকশন ইলেকশনে বিএনপি না আসার কোনো কারণ নাই যদি না আসে বিএনপি নামক দলটি ভাষালী ন্যাপের মতো সত্য নির্বাচন না করে যমরাজ অস্তিত্বহীন হয়েছে বিএনপি যদি এইবার নির্বাচন না করে চোদ্দ সালে করে নাই এইবার যদি না করে বিএনপি নামক এই দলটির অস্তিত্ব থাকবে না আমরা আজকে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে জালকাটি সদর থানাধীন কৃষ্ণকাটি কবিরাজ বাড়িস্থ জসিম উদ্দিনের বসত ঘর তল্লাশি করি বাষট্টি পিস ইয়াবা উদ্ধার করি এবং জসিম উদ্দিন সহ এলজিডির একজন কর্মকর্তা উনি এলজিডির একটি প্রকল্পের সোশিও ইকোনমিস্ট সাইদুর রহমান সহ দুজনকে আটক করি পৃথক একটি অভিযানে শহরের কলাবাগান এলাকা থেকে সতেরো পিস ইয়াবাসহ আরও দুইজন কসাই শাওন ওরফে শাওন এবং শেখ জহরুল ইসলাম ওরফে রুবেল দুজনকে সতেরো পিস ইয়াবাসহ গ্রেপ্তার করি পৃথক দুটি মামলা জালকাটি থানায় মাদক আইনে আমরা রুজু করতেছি পরীক্ষায় পাশ করলো এই তিনজন ডিপিএ ফাইভ পেয়েছে দুই বছর আগে তারা কিন্তু এসএসসি পরীক্ষা না রাখি প্রতি বছর আমরা সম্বর্ধনা দিই যদিও ক্লাস আলোকিত মানুষ হবে পরিপূর্ণ মানুষ হবে শুধু জিপিএ ফাইভ পেলেই হবে না তাদেরকে পরিপূর্ণ মানুষ এদের ভবিষ্যৎটা যেন সুন্দরভাবে গড়ে তোলে এবং আমাদের সমাজে প্রতিষ্ঠা লাভ করে তারা সমাজে কিছু উপকার হয় যারা অবদান রাখছেন আমি একসময় এই দায়িত্ব পালন করতাম এখন সেই সুযোগটা নাই আজকে ঘটনাক্রমে আমাকে এখানে অতিথি করা হয়েছে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এসছিলেন মহোদয় আমাদের মাঝে উপস্থিত আইনসভা উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব আইনুল হক মাস্টার এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব অধ্যাপক শহীদুল হক আহমেদ মঞ্চে উপবিষ্ট আরো রয়েছেন আমাদের ঠাকুর ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা তোমাদের কষ্ট হচ্ছে তাই না এই গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছে